হ্যালো বন্ধুরা আমি অনেক হাসান আজকে তোমাদের দেখাবো কি করে তোমরা ইউটিউব থেকে আয় করতে পারবে হ্যাঁ বন্ধুরা ইউটিউব থেকে তুমি আয় করতে পারবে তা আবার মনিটাইজেশন ছাড়া হ্যাঁ বন্ধুরা মনিটাইজেশনে কীভাবে আয় সেটাও আমি বলবো আর মনিটাইজেশন ছাড়া কীভাবে তুমি আয় করতে পারো সেটাও আমি বলবো আমি আরও বলবো টেকনিক্যাল গুরুজি কত টাকা আয় করে তবে তার জন্য অবশ্যই ভিডিওটি তোমাকে সম্পূর্ণ দেখতে হবে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখি তো যখন আমরা ইউটিউবে সার্চ করব how to make money with URL shortener in India তো বন্ধুরা দেখেন এখানে মানে অনেক ভিডিও আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কিভাবে মনিটাইজেশন ছাড়াই আপনি টাকা কামাতে পারবেন এখন আপনারা ভাবছেন যে এটা কিভাবে সম্ভব আর ইউআরএল শর্টনার কি তো বন্ধুরা ইউআরএল শর্টনার হলো এমন একটি সাইট যে সাইটের মাধ্যমে আপনি আপনি ক্লিকের মাধ্যমে টাকা কামাতে পারবেন কিভাবে তো চলো আমি নিয়ে যাই আপনাদের একটি ইউআরএল শর্টনার সাইটে তো জিপিমোজো ডট কম একটি হলো ইউআরএল সাইট তো এই যে দেখতে পাচ্ছেন জিপিমোজো ডট কম সাইট এই সাইটটিতে সিম্পলি আপনার আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে তারপর অ্যাকাউন্ট খোলার পর আপনি অন্যান্য সাইটের ইউআরএল কপি করে আপনি সেই সাইটগুলো কপি করে সেই লিঙ্কগুলো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে ক্লিকের মাধ্যমে আই মিন এক হাজার ক্লিকে প্রায় দশ থেকে বারো ডলার পাবেন যেটা আমি আমার চ্যানেলে একটি ভিডিও বানিয়েছি এই সাইটটি সম্পর্কিত যদি আপনি ওই ভিডিওটি না দেখেন দেন অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো কিন্তু তবে বন্ধুরা এভাবেই আপনি খুব সহজে ইউটিউব থেকে লাখো টাকা কামাতে পারবেন উইদাউট অ্যাডসেন্স হ্যাঁ যদি আপনার ভিউ কম আসে ধরেন আপনি একটি ভিডিও বানালেন ভিডিওটি তিনশো ভিউ আসলো তো তিনশো ভিউয়ের ভিতরে যদি একশো লোক আপনার রেফারেল অনুযায়ী কাজ করে দেন এটা হিউজ আপনি একশো জনে প্রায় অনেক টাকা কামাতে পারবেন তো বন্ধুরা যারা এখনও ভাবছেন যে ইউটিউব শুরু করব অনেক কষ্ট করে বাট অ্যাডসেন্সে আবেদন হয়নি বা কখনো হবে না তাদের জন্য আমি এই সাইটটি এই ভিডিওটি বানাচ্ছি যে এই সাইটটির মাধ্যমে তারা টাকা কামাতে পারবেন তো সর্বশেষ এবার আসি মূল কথায় এখন যারা এখন আমি অ্যাডসেন্স এবং ইউআরএল শর্টনারের ভিতরে পার্থক্য দেখে দিই এখন অ্যাডসেন্স হলো এমন একটি সাইট যেখানে আপনি বসে বসে টাকা কামাতে পারবেন ভিউর উপরে আপনার কোনো কষ্ট করতে হবে না কিন্তু ইউআরএল শর্টনিংকে কী কী করতে হবে আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক এসব সাইটে আপনি আপনার লিঙ্ক শেয়ার করতে আপনার লিঙ্ক শেয়ার করতে হবে আর সেখানে মানুষের ক্লিক করতে হবে তো ক্লিক করলেই আপনি টাকাটা পাবেন কিন্তু আপনার ইউটিউবে কী হয় অ্যাডসেন্সের মাধ্যমে আপনার আপনি ঘরে বসে বসে ভিউয়ের মাধ্যমেই লাখো টাকা কামাতে পারেন কিন্তু এখন কিছু করার নেই যাদের অ্যাডসেন্সে আবেদন হয়নি বা কখনো হবেও না তাদেরকেও তাদেরকে তো টাকা কামাতে হবে আর তারা আর তারা আর তারা ইউআরএল শর্টনারের মাধ্যমে টাকা কামাতে পারবেন শুধু ইন্ডিয়া নয় বিভিন্ন বিভিন্ন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আপনি এই সাইটটিতে কাজ করতে পারবেন তো ইন্টারনেটে সার্চ দিলে আপনি অনেক ইউআরএল শর্ট নিয়ে শর্টনার পেয়ে যাবেন বাট আমার মতে GP Mojo is the best for India কেননা এখানে এক হাজার ক্লিকে প্রায় দশ থেকে বারো ডলার দেয় তো এবার মূল কথায় আসি যে টেকনিক্যাল গুরুজি কত টাকা আয় করে হ্যাঁ বন্ধুরা ইন্টারনেটে সব যদি আমরা সার্চ করে দেন টেকনিক্যাল ভিডিও নিয়ে then Technical Guruji is the best Technical Guruji আর কেননা টেকনিক্যাল গুরুজির চ্যানেলে প্রায় দু হাজার দুইশো চুয়ান্নটা ভিডিও আছে সাবস্ক্রাইবার বারো মিলিয়ন বারো মিলিয়ন সাবস্ক্রাইবার এটা বুঝতেই পারছেন এটা একটা হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার আই মিন এক এক কোটি তেইশ লাখ বিরাশি হাজার দুশো আশি দুশো আশিটি সাবস্ক্রাইবার তো বুঝতে পারছেন ইন্ডিয়ার একটি সবচেয়ে বড় একটি মানে ইউটিউব চ্যানেল এটা টেকনোলজি নিয়ে তো এখন আমরা দেখাবো তার ইনকাম কত উইথ অ্যাডসেন্স তো উইথ অ্যাডসেন্স তার ইনকাম হলো social video blast dot com এই সাইটের মাধ্যমে আপনি আমরা দেখতে পারবো যে তার ইনকাম কত তো এই যে দেখেন তার ও মাই গড টেকনিক্যাল গুরুজির ইনকাম দশ হাজার কে দশ হাজার হাজার পয়েন্ট থ্রি ডলার কে সর্বনিম্ন দশ হাজার ডলার আর সর্বোচ্চ একশো পঁয়ষট্টি কে ডলার মাসে তার ইনকাম বুঝতে পারছেন তার অ্যাডসেন্সেও অনেক ইনকাম কেননা তার ভিউ বেশি তার ইনকাম বেশি তো এটা তো গেল অ্যাডসেন্সের ইনকাম কিন্তু তার অ্যাকচুয়ালি এটা এই ইনকাম শুধুমাত্র অ্যাডসেন্সের এটা অনেক কম কিন্তু তার অ্যাফিলিপিট দিয়ে বা স্পন্সরশিপের মাধ্যমে সে মাসে প্রায় কোটি কোটি টাকা কামিয়ে ফেলে যা হয়তো আপনারা জানেনই না তো বন্ধুরা আমার মতে যারা বাইরের দেশের লোক তারা অ্যাভেলেবিলিটি বেশি করে তাদের মত তাদের অ্যাডসেন্সে তারা বেশি তেমন একটা গুরুত্ব দেয় না তারা তারা অ্যাফিলেভিটের মাধ্যমেই বেশি পরিমাণে টাকা কামা কামিয়ে থাকে তো বন্ধুরা অবশেষে আমি বলবো ভিডিওটি তোমার কেমন লেগেছে যদি ভিডিও ভিডিওটি ভালো না লেগে থাকে দেন আই এম সরি কেননা আমি প্রফেশনাল ভিডিও মেকার না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেন প্লিজ একটা লাইক করে দেবা আর কমেন্ট করে জানাবা নেক্সট তোমরা কীরকম ভিডিও চাও তো বন্ধুরা thank you for watching have a nice day good bye